আপনাদের সামনে কথা বলবেন ইনশাআল্লাহ আপনারা অনেকেই কিছু বিষয় জানতে চাচ্ছেন আসলে আলহামদুলিল্লাহ এখন জানানোর মানুষ অনেক আপনারা জানতেও পারছেন আমি অনুরোধ করব যতটুকু জেনেছেন আলহামদুলিল্লাহ সেটা আমল করার চেষ্টা করুন এখন জানার মাধ্যম অনেক বেশি আলহামদুলিল্লাহ তো মানার চেষ্টা করুন অনুসরণ করার চেষ্টা করুন এটা আমি অনুরোধ জানাবো পাশাপাশি আর একটা বিষয় বলবো যে এখন বিপদের মুহূর্তে করোনা ভাইরাসে মানুষ আক্রান্ত সেই ক্ষেত্রে আমরা বেশি বেশি নিকামলগুলো বিশেষ করে কোরআন তেলটা করার চেষ্টা করি এবং বেশি বেশি দোয়া করি আল্লাহ যেন বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেন এখানে কয়েকটা বিষয়ের মধ্যে একটি হলো যে এই মুহূর্তে সম্মিলিত দোয়া করা যাবে কি না তারপরে এরকম ঘোষণা দেওয়া যাবে কি না যে অমুক দিন আমরা এতটা থেকে নিয়ে এতটা পর্যন্ত এতবার জালালি খতম করব বা একটা মাসকে তোবার মাস বা এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত তোবার মাস এটা ঘোষণা করা যায় কি না এবং সবাই এক জায়গায় হয়ে তাকবীরের ধ্বনি দেওয়া যায় কি না এটা নিয়ে খুবই মানুষের মধ্যে প্রশ্ন দোলা দিচ্ছে বা এক শ্রেণীর মানুষ বেশি বেশি বিভ্রান্ত করছে এই ক্ষেত্রে তো আপনাদের প্রথমত বলবো যে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে অর্থাৎ আল্লাহর ইবাদত করতে হবে মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লামের তরিকা বা পদ্ধতি অনুযায়ী যেটা সহি দলিল দ্বারা প্রমাণিত যদি প্রমাণ না পাওয়া যায় তাহলে ওই তরিকা বা পদ্ধতি বর্জন করতে হবে বরং যে পদ্ধতিতে রসুসল্লাহ আলহিসাল্লাম করেছেন যেটা দলিল দ্বারা প্রমাণিত সহি হাদিস দ্বারা দলিল দ্বারা প্রমাণিত সেটা আমরা গ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমত সম্মিলিত দোয়া করা যাবে না মহামারী দূর করার জন্য আর একটা বিষয় হলো ফরজ সালাতের পরে এটা অনেকেই করছে দোয়ার আশায় এটা দলিল দ্বারা প্রমাণিত হয় না তবে কোনুতে নাজেলা যেটা বিপদ নাজিল হয়েছে সেই ক্ষেত্রে কোনুতে নাজেলা পড়ার ব্যাপারে বিপদ মুসিবত মহামারী তন বা অবা এগুলোর কারণে সালাতের শেষ রাখাতে ফরজ সালাতের শেষ রাখাতে রুকু থেকে ওঠার পরে যেভাবে কোনুত নাজেলা পড়া হয় এইভাবে পড়া যাবে কি না এ মর্মে বেশ ইখতলাফ আছে তবে ইখতলাফের মধ্যেও এটা পড়া যেতে পারে বলেই অনেক আলেম মত দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা এতটুকু করতে পারি ফরজ সালাতের যখন আমরা সামিল হব ইমাম যে কোনো সালাতের শেষ রাখাতে রুকু থেকে ওঠার পরে দোয়া পড়বেন আর মুক্তাদিরা হাত তুলে আমিন আমিন বলতে পারবেন এইটা করা যেতে পারে কিন্তু ইখতলাফের কারণ হলো যে কোনো মহামারী আসার কারণে কেউ এভাবে দোয়া করেছেন মর্মে কোনো দলিল পাওয়া যায় না আধুনিক কিছু বিদ্যান এটাকে জায়জ বলছেন এছাড়া আর একটা বিষয় আপনি নিজেও এই দোয়াগুলো আল্লাহর কাছে হাত তুলে করতে পারবেন রাত্রিতে সালাতের পরে বা নফল সালাতের পরে যেহেতু অনেকগুলো হাদিস এসেছে হাত তুলে দোয়া করার আপনি আমি দোয়া করতে পারি সম্মিলিত না করে একাকে আমি দোয়া করব এবং কান্নাকাটি করব আল্লাহর কাছে বলবো আল্লাহ তুমি বিপদ মুসিবত দূর করে দাও এটা আমরা করতে পারি আর সম্মিলিতভাবে এক জায়গায় হয়ে তাকবির দেওয়া বা তৌবা দিবস পালন করা এইগুলো বেদাতি আমল এটা করা উচিত নয় আপনাদের একটা বিষয় স্মরণ করে দেওয়া দরকার ইবন হাজার আসকালিন রহিমাহুল্লাহ অনেক আগের মানুষ তিনি বাজদুল মাউন ফিফাজলি তাউন নামে গ্রন্থের মধ্যে লিখছেন সাতশো চুরানব্বই হিজড়িতে একবার এবং আটশো তেত্রিশ হিজড়িতে একবার মহামারী দেখা দিয়েছিল এই মহামারীর কারণে কিছু লোক এলাকা ছেড়ে চলে গেছিল মরুভূমিতে সেখানে গিয়ে সিয়াম পালন করেছিল এবং এই ধরনের কিছু এবাদত করেছিল নির্দিষ্ট তো তিনি এই বইয়ের মধ্যে আলোচনা করতে গিয়ে বলছেন যে এই বেদাতি আমল করার কারণেই হয়তোবা আগে মৃত্যুর সংখ্যা মৃতের সংখ্যা যা ছিল এই বেদাতে আমল করার পরে সম্মিলিতভাবে সিয়াম পালন করার পরে মৃতের সংখ্যাটা আরও বেড়ে গিয়েছিল অর্থাৎ বেদাতি আমলের কারণে মহামারী বেড়ে যেতে পারে সুতরাং আপনাদের আমাদের উচিত হবে যে বেদাতি আমুল থেকে দূরে থাকা বরং যেটা সহি হাদিস দ্বারা প্রমাণিত সেটা আমরা করার চেষ্টা করব এবং সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত থেকে এবাদত করব এটা যেন আমাদের সবারই প্রতিজ্ঞা হয় আর বেদাত থেকে আমরা দূরে থাকবো আর মহামারী দূর করতে গিয়ে আবার মহামারী যদি বেশি হয়ে যায় তাহলে এটা আর একটা বিপদ আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই বেদাতি আমল থেকে রক্ষা করুন এবং মহামারী থেকে রক্ষা করুন আল্লাহ মামিন বন্ধুরা আমার পাশাপাশি আর একটা বিষয় যে আজান দেওয়া আসলে একটা হাদিসের আলোকেই হয়তো বা এটা চালু হয়েছে আজান দেওয়ার প্রসঙ্গটা সেটা হলো হাদিসটা মুসনাদে বাজদারের মধ্যে এসেছে যদিও ইমাম বাজদার রহিমাহুল্লাহ মুসনাদে বাজদারের মধ্যে মন্তব্যই বলে দিয়েছেন বারোশো সাতচল্লিশ নম্বর হাদিস এটা মুসান্নফ ইবনে আবি সাহেবের মধ্যেও এসেছে তিরিশ হাজার তিনশো ষাট নম্বর হাদিস আবার মুসনাদে না মুসান্নফ আব্দুর রাজ্জাকের মধ্যে এসেছে নয় হাজার দুইশো বাহান্ন নম্বর হাদিস আবার মুসনদে আহমদেও এসেছে চোদ্দ হাজার ছয়শো আটচল্লিশ নম্বর হাদিস সেখানে বলা হয়েছে ইদা তাগাইয়ালাতিল লাকুমুল গিলান ফানাদু বিল আদান অর্থাৎ এই গিলান তাকাইয়ালাতিল লাকুমুল গিলান গিলান অর্থ কয়েকটা হতে পারে একটা জলোচ্ছ্বাস বা এটা ঝড় পাশাপাশি আর একটা যারা ব্যাখ্যা দিয়েছেন এই বর্ণনার তারা বলছেন যে এটা শয়তানের পক্ষ থেকে জিনের পক্ষ থেকে হয় এবং পরিবেশটাকে মানে ঘোলাটি করে ফেলে তখন যখন এই অবস্থা হবে ফানা দুবিল আদান তখন তোমরা আজান দাও এইটা থেকেই সম্ভবত আজানের প্রচলনটা আছে বিভিন্ন এলাকায় না জানার কারণে তবে হাদিসটি গ্রহণযোগ্য নয় হাদিসটি জয়ীফ এই মর্মে আরও কয়েকটা বর্ণনা আছে সবগুলো বর্ণনাই জয়ীফ এটা আমূলযোগ্য না যেটা আলোচনা করেছেন শেখ ইমাম আলবানী রহিমাহুল্লাহ সিলসিলা জয়ীফা এগারোশো চল্লিশ নম্বর হাদিসের মধ্যে এটা আলোচনা করেছেন তো আমরা এই বিপদের সময় আজান দেব এটা যেহেতু সহি দলিল দ্বারা প্রমাণিত নয় সুতরাং এর থেকে আমরা বিরত থাকব আর বিশেষ করে এই আনুষ্ঠানিকতা আরও ঠিক নয় বরং প্রত্যেকের দোয়া পড়া উচিত বেশি করে লাহিল্লাং তা সুবাহানাকা দো আলিমিন তারপরে একটা গুরুত্বপূর্ণ দোয়া যেটা রসদ সাল্লাহ আলাইসাল্লাম বেশি বেশি করেছেন যেটা সহি মুসলিমে সাতাশশো তিরিশ নম্বর হাদিস যখনই মহাবিপদ এসেছে তখনই রসদাল্লাহ সাল্লাম বলতেন এবং এটা সাহাবা কেরমও বলতেন তাবে নিজাম বলতেন তাবে তাবেগুনও হাদিসটা এই দোয়াটা বলতেন লা ইলাহিল্লাহুল আজিমুল হালিম লা ইহ ইল্লাল্লাহ রব্বুল আরশিল আজিম লা ইহ ইল্লাল্লাহ রব্বুস সামাওয়াতে ও রব্বুল আজ ও রব্বুল আরশিল করিম এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করব দলিলবিহীন বা যার সারি কোনো সহি দলিল নাই সেইগুলোতে বিরতি থেকে সহিটা বলার আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন আল্লাহ মামিন সবচেয়ে বড় বিষয় হলো যে বেদাতে আমুলের ব্যাপারে দলিলবিহীন আমলের ব্যাপারে আমরা সতর্ক থাকব কারণ রসসল্লাহ আলাইসাল্লাম প্রায় খুদ্বাতেই বলতেন যে কুল্লু বেদাতিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার বেদাত অত্যন্ত ঘৃণিত জিনিস নিকৃষ্ট জিনিস যেটা ভ্রষ্টতার পথ দেখায় আর ভ্রষ্টতা জাহান্নামের পথে পরিচালিত করে সুতরাং আমরা বেদাতে আমলগুলো থেকে অবশ্যই বিরত থাকব সম্মানিত দিন ভাই বোনেরা এখানে আর একটা বিষয় যে মানুষ দিনই আমল করার দিকে না ঝুঁকে গুজবের দিকে ঝুঁকে যাচ্ছে কেউ কোথায় কিছু কি বলছে সেটার প্রতি মানুষের মনোযোগটা বেশি যেটা কোনো মমিনের করা উচিত নয় মমিন পরিচালিত হবে সিরাতি মুস্তাকিমে যেটা রসুল সাল্লাহ পথ সাহাবিদের পথ তাবেঈদের পথ তাবে তাবেদের পথ সালাবদের পথ যেটা সেই পথে মমিন পরিচালিত হবেন এটা মমিনের বৈশিষ্ট্য গুজবে কেন কান দেবেন এবং আতঙ্কিত কেন হবেন কোন পীর কি বলছে বা কোন বুজুর্গ কি বলছেন যেটা যার কোনো ভিত্তি নাই দলিল নাই প্রমাণ নাই সেটার প্রতি কান দেওয়া তো যাবেই না পাশাপাশি কোন জায়গা থেকে কে কী আলোচনা করছে সেটার প্রতি কান দেওয়ার প্রয়োজন নাই আপনি আল্লাহর উপরে ভরসা করুন ধৈর্য ধারণ করুন এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে পানা চান সেটাই উত্তম হবে আমাদের জন্য কোনো গুজবে কান দেওয়া যাবে না সম্মানিত যিনি ভাই ও বোনেরা আর একটা বিষয় আপনারা জানতে চেয়েছেন যেটা এখন জানানো জরুরি এবং খুব প্রয়োজন সেটা হলো যে আমরা তো রমাজানকে লক্ষ্য করে জাকাত দিয়ে থাকি জাকাত বের করে থাকি জি তো এখন জাকাত দিতে পারবো কিনা সেখান থেকে জি আলহামদুলিল্লাহ আপনাদের এই প্রশ্নই প্রমাণ করে মানে ভিতরে ইমান আছে এবং মানুষের প্রতি আপনি সদয় হতে পারেন বা মানুষের দিকে আপনি হাত বাড়াতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনাদের এই দৃঢ় ইমানের এবং মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়ার যে মানসিকতা এই জন্য আমি আপনাদের জন্য খাস করে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আপনাদের কবুল করুন আল্লাহ মামিন যে আপনারা এই মুহূর্তে মানুষের বিপদে এগিয়ে যেতে হবে এবং জাকাত বের করে আপনি সম্পূর্ণটাই দিয়ে দিতে পারবেন যেটা আপনি হিসাবে রাখবেন প্রয়োজনে আপনি মনে করলেন যে কিছু রাখবো পরে রমাজানে দিব দিতে পারেন কিন্তু এখন যেহেতু মানুষের সংকট এই সংকটের সময়ে আপনাকে জাকাতটা দেওয়ার চেষ্টা করতে হবে রমানের জানে জাকাত দেওয়াটা উত্তম রসসাল্লাহ সাল্লাম সাদাকা করতেন বেশি আপনি রমাজানে নিজের অর্থ থেকে সাদাকা করবেন বেশি বেশি বেশি এটা হাদিস দ্বারা প্রমাণিত যারা সহি বুখারিতে এসেছে কার হিলমুর সালা রসল্লাহ আলাইসাল্লাম একবারে মানে কালবৈশাখী ঝড়ের গতিতে তিনি দান করতেন এটা নিজস্ব দান থেকে আপনি দান করবেন আর জাকাত শেখ ওসাইমিন রহেমহুল্লাহ তিনি বলছেন যখন মানুষের বিপদ আসবে তখন তুমি তোমার জাকাত দাও আর যারা রমাজানের অপেক্ষায় থাকছে তারা রমাজানেই দেওয়ার অপেক্ষায় থাকুক তুমি মাঝখান থেকে নেকিগুলো লুটে নাও আলহামদুলিল্লাহ তো এখন যেটা খুব জরুরি সংকটের সময় দরিদ্র অসহায় মিসকিন যাদের কাজ নাই এখন ঘর থেকে বের হতে পারছে না আপনার পাশেই তারা আছে তাদের আপনারা জাকাতের পয়সা থেকে সহযোগিতা করুন এবং তাদের দিকে হাত বাড়িয়ে দিন তারা যেন কষ্ট না পায় আপনি পেট পুরে খেয়ে থাকলে আর আপনার পরশে যদি না খেয়ে থাকে তো আপনি মমিন না রসসাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ওই ব্যক্তি মমিন না যে ব্যক্তি পেট পুরে খায় তারপরও সেই না খেয়ে থাকে সে ব্যক্তি মমিন না এটা মুস্তাদে এটা হাদিসটা বর্ণিত হয়েছে সোহাব ইমানের মধ্যে সহি সনদে বর্ণিত হয়েছে সুতরাং এখন জাকাত দেওয়ার টাইম সময় এসেছে আপনারা জাকাত দিয়ে জাকাতের পয়সা থেকে আপনারা মানুষকে সহযোগিতা করুন এই প্রশ্নটা খুব জরুরি ছিল এবং বর্তমান প্রেক্ষাপটে খুবই প্রয়োজন তো আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সার্বিক দিক থেকে হেফাজত করুন এবং বেশি বেশি করে দোয়া করার চেষ্টা করুন যেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে রক্ষা করেন এই মহামারী থেকে বিপদ থেকে আল্লাহ হেফাজত করেন আমাদের সবাইকে পাশাপাশি আর একটা বিষয় যেটা রসুসাল্লাহ আলি আসাল্লাম একটি হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে সহি বুখারির মধ্যে এসেছে এক হাজার চুয়াল্লিশ নম্বর হাদিস যেটা যখন কোনো এরকম নিদর্শন যেমন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের ক্ষেত্রে আল্লাহ রাসুল বলতেন এটা আল্লাহর নিদর্শন সুতরাং তোমরা বেশি বেশি সাদাকা করো এখন গরিব দুঃখীদের জন্য আপনার নিজের আয় থেকেও আপনার নিজের পয়সা থেকেও বেশি বেশি সাদাকা করার চেষ্টা করুন পাশাপাশি এই হাদিস প্রমাণ করে যে সাদাকা করলে আল্লাহ রবুল্লা আলমিন বিপদ দূর করে দেন সুতরাং এই মুহূর্তটা বেশি বেশি সাদাকা করার মুহূর্ত দান করার মুহূর্ত এবং বলবেন এই দানের মাধ্যমে বলবেন আল্লাহ তুমি এই আমলের মাধ্যমে তুমি আমার বিপদটাকে দূর করে দাও এই মুসিবতটাকে দূর করে দাও এই মহামারীটাকে দূর করে দাও এইটা সৎ আমল হিসাবে এটাকে ওসিলা করেও আপনি বলতে পারবেন যেহেতু হাদিস এসেছে তা দাও সাদকা করার কথা যেমন রসুল্লাহ সাল্লাম আর একটা হাদিসে বলছেন মহিলারা বেশি বেশি জাহান নামে যাবে সুতরাং তোমরা বেশি বেশি সাদাকা করো অর্থাৎ সাদাকা করলে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করবেন এটাও সেই বোখারির হাদিস সুতরাং আমি আপনাদের প্রতি অনুরোধ করব এখন দরিদ্র অসহায় মানুষদের জন্য হাত বাড়িয়ে দিবেন পাশাপাশি সহযোগিতায় এগিয়ে যাবেন কোনো মানুষ যেন কষ্টে না থাকে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সকলকে হেফাজত করুন এবং খুব দ্রুত মহামারীটা উঠিয়ে নিন এবং রহমত নাজিল করুন পরিবেশ পরিস্থিতিকে স্বাভাবিক এবং কল্যাণমান করে দিন আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তুমি কবুল করো আল্লাহ মামিন শেষে বন্ধুরা আমার আপনাদেরকে বলছি আমরা মাসিক আল এখলাসের পেজে আমাদের কথাগুলো সবসময় শেয়ার করে থাকি আপনারা সেখান থেকে তথ্যগুলো নেওয়ার চেষ্টা করবেন আর উদ্ভট দলিলবিহীন কোনো তথ্যের প্রতি ঝুঁকে যাবেন না মাসিকাল এখলাসের মধ্যে আমরা দলিল সহ আলোচনাগুলো উপস্থাপন করি সেখানে পিডিএফটাও পাওয়া যায় এবার এই আপনার এপ্রিল সংখ্যায় আলহামদুলিল্লাহ কিভাবে মহামারী দূর করা যায় মানে আল্লাহ দূর করেন সে মর্মে একটা আর্টিকেল আছে খুব সুন্দর আর্টিকেলটা আপনারা পড়বেন মদিনা ইউনিভার্সিটির একজন প্রফেসরের লেখা আমাদের এক ছেলে মদিনা ইউনিভার্সিটির ছাত্র অনুবাদ করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে যা যায় খায়ের দান করুক এবং লেখককেও যা যায় খায়ের দান করুন আল্লাহ মামিন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নিন মহামারী থেকে বেঁচে থাকার দশটি উপদেশ এটা লিখেছেন শেখ আব্দুর রাজাক বিন আব্দুল মহসিন আল বদর হাফিজাউল্লাহ তালা এবং অনুবাদ করেছে মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজহারুল ইসলাম তা আলহামদুলিল্লাহ আমি তাদের জন্য দোয়া করছি এই মুহূর্তে এই আর্টিকেলটা খুব জরুরি এবং প্রয়োজন তিনি দশটি উপদেশ হাদিস থেকেই তিনি সংগ্রহ করে দেখছেন এটা মাসিক আল ইখলাসের পেজে পাবেন আপনারা সেখান থেকে সংগ্রহ করবেন পাশাপাশি বিভিন্ন ব্যাধি ও মহামারী থেকে উত্তরণের উপায় নামে আমরা একটা লেখা আপনাদের কাছে পেশ করেছি সেটাও এখলাসের পেজে আপনারা পাবেন সেখান থেকে নিয়ে আপনারা কি কি করণীয় সেটা আমরা উল্লেখ করেছি আপনারা সেটা গ্রহণ করার চেষ্টা করবেন পাশাপাশি এবার মাসিক আলী এখলাসের সম্পাদকের মধ্যেও এই ব্যাপারে মহামারীর কারণ উত্তরণের উপায় নামে সম্পাদকীয় পেশ করা আছে আপনারা আতঙ্কিত না হয়ে ধৈর্য ধারণ করে ইবাদত করুন কোরআন তেলত বেশি বেশি করুন এবং আল্লাহর কাছে আশ্রয় চান ইনশাল্লাহ আল্লাহ আশ্রয় দিবেন আমাদেরকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যেহেতু বালা দিয়েছেন তিনি উঠায় নেবেন ইনশাল্লাহ আমাদের ধৈর্য ধারণ করতে হবে যারা আক্রান্ত তাদের জন্য দোয়া করতে হবে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলকে সুস্থ করুন মুসলিম উম্মাকে যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করুন এবং আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করুন আমাদের ইবাদতগুলো কবুল করুন আমিন রব্বাল আলমিন সুবাহানক আল্লাহ বিহামদিক আসাদুল্লাহ ইলাহিল্লাংতা আস্তাফির আতুবুলাইকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত